أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসুন আজকে মুসলিম শব্দের প্রকৃত অর্থ নিয়ে একটু আলোচনা করি আরবি শব্দ মুসলিমের আক্ষরিক অর্থ হল যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আত্মসমর্পণ করে ও আনুগত্য স্বীকার করে যে ব্যক্তি ইসলাম ধর্ম অনুসরণ করে সেই মুসলিম ইসলাম শব্দের আক্ষরিক অর্থ হল শুধুমাত্র একক ও সত্য স্রষ্টার কাছে আত্মসমর্পণ ও আনুগত্য স্বীকার করা ইসলাম কোনো পৈতৃক সম্পত্তি না বরং ইসলাম হলো একটি সম্পূর্ণ জীবনযাত্রা যার মূল পাঁচটি ভিত্তি বা স্তম্ভ যা কিনা কলামায়ে শাহাদাত ঘোষণা নামাজ রোজা হজ ও জাকাত আদায় করে সুন্দর ও সুশৃঙ্খল একটি জীবন ধারণ করা মুসলিম শরীফের সর্বপ্রথম হাদিসটি পড়লে এই ব্যাপারটি পরিষ্কার হয়ে যায় একজন মুসলিম সংজ্ঞানুসারে সেই ব্যক্তি যে আল্লাহ সুবানোয়া তালার নির্ধারিত নিয়মকানুন অনুযায়ী আত্মসমর্পণ করে ও আনুগত্য স্বীকার করে যেহেতু সর্বশক্তিমান স্রষ্টা সব কিছুই সৃষ্টি করেছেন তার কোনো সৃষ্টি আসলে সম্পূর্ণরূপে স্বেচ্ছায় চলতে পারে না নিজেকে সৃষ্টিকর্তা বা প্রতিপালকের আশ্রয় সুরক্ষিত রাখার জন্য সকল সৃষ্টিকে তার সৃষ্টিকর্তার নির্ধারিত নিয়মের মধ্যেই চলাফেরা করতে হয় আমরা কি সত্যিই স্বাধীন মানুষ প্রকৃতপক্ষে আমরা মুসলমান হিসাবে নিজেদেরকে সম্পূর্ণ স্বাধীন বা মুক্ত মানুষ হিসাবে দাবি করতে পারি না যেই মুহূর্তেই আমরা আত্মসমর্পণ করি সেই মুহূর্তেই আমরা আমাদের সৃষ্টিকর্তা প্রভু প্রতিপালক বা সর্বোচ্চ কর্তৃপক্ষের নির্ধারিত বিধিবিধান মোতাবেক আবদ্ধ হয়ে যায় অমুসলিমরা যা ইচ্ছা তাই করতে পারে কিন্তু আমরা মুসলিম হিসেবে ইসলাম দিয়ে পরিচালিত আমাদের মধ্যে প্রচলিত একটি ভুল ধারণা আছে যে মুসলিম মানেই বিশ্বাসী একজন মুসলমান সেই ব্যক্তি নয় যে শুধু আল্লাহ সুবানোয়া তালার অস্তিত্বের ওপর বিশ্বাস রাখে এবং তাকে আমাদের সৃষ্টিকর্তা হিসেবে মেনে নেয় মুসলিম হওয়ার জন্য শুধু এতটুকু বিশ্বাস যথেষ্ট নয় এই ব্যাপারটি ইবলিসের কাহিনীটি পর্যালোচনা করলেই বোঝা যাবে আদম সাল্লামকে সৃষ্টি করার পর আল্লাহ সুবাহতালা ইবলিসকে আদেশ দিয়েছিলেন আদম সাল্লামকে সম্মানস্বরূপ সেজদা দিতে ইবলিস সেজদা করতে অস্বীকার করেছিল এবং শয়তান বা কাফেরে রূপান্তরিত হয়েছিল ইবলিস ভালোভাবেই জানে এবং বিশ্বাস করে যে আল্লাহ সুবানুয়াতালা তাকে সৃষ্টি করেছেন সুরা আল আরাফ আয়াত বারো অনুযায়ী তাকে সেজদা না করার কারণ জিজ্ঞেস করা হলে সে উত্তরে বলেছিল আমি সেজদা করতে পারবো না কারণ আমি তার চাইতে শ্রেষ্ঠ আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমরা কি নিজেদেরকে মুসলিম বলতে পারি শুধুমাত্র আল্লাহ সুবাহ তালার অস্তিত্বে বিশ্বাস করে ইবলিসও তো এই কথা বিশ্বাস করে উপরের আয়াতটি একটু খেয়াল করে শুনুন ইবলিস নিজেই বলেছিল আপনি আমাকে সৃষ্টি করেছেন কিন্তু তার অবাধ্যতা বা নাফরমানি তাকে কাফের বানিয়ে দিয়েছে আবারও বলছি তার অবাধ্যতা তাকে কাফেরে রূপান্তরিত করেছিল সুরা বাকারা আয়াত চৌত্রিশে এই ব্যাপারটি উল্লেখ করা হয়েছে সুতরাং পুরাপুরি অবাধ্য একজন মানুষ কিভাবে নিজেকে একজন মুসলিম হিসেবে দাবি করতে পারে আমরা শুধু এই কথাই বলে এড়িয়ে যেতে পারি না যে আমি বিশ্বাস করি যে আল্লাহ সুবাহতাল্লার অস্তিত্ব আছে অন্তত আমি কাফের না যদি কিছু নিয়ম অনুসরণ নাও করি তাতে কি আসে যায় যখন আমরা নিজেদেরকে মুসলিম হিসেবে বিবেচনা করি তখন আমাদেরকে আল্লাহ সুবাহতাল্লার নিকট আত্মসমর্পণ করে আমাদের উপর অর্পিত সীমাবদ্ধতা ও দায়িত্বগুলো পালন করার যথাসাধ্য চেষ্টা করে যেতে হবে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে আমরা আসলে আমাদের সৃষ্টিকর্তা বা পালনকর্তার কাছে ফিরে যাচ্ছি উল্লেখযোগ্য আরেকটি ব্যাপার হল হেদায়েতের মালিক আল্লাহ তাই সঠিক নিয়ত এবং যথাসাধ্য চেষ্টা করলে আল্লাহ সুবাহানুয়াতালা অবশ্যই আমাদেরকে তার হেদায়েতের মাধ্যমে সাহায্য করবেন আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের আল্লাহ সুবাহানুয়াতালাকে প্রয়োজন উনার আমাদেরকে প্রয়োজন নাই তিনি প্রয়োজন মুক্ত সুরা আজ জারিয়াত আয়াত ছাপ্পান্ন অনুযায়ী আমাদের সৃষ্টির একমাত্র উদ্দেশ্য হল এক আল্লাহ সোবানতালার উপাসনা করা উল্লেখ্য যে উপাসনা শুধুমাত্র নামাজ জিকের রোজা এবং জাকাতের মধ্যে সীমাবদ্ধ নয় সকল প্রকার অনুমোদিত সৎকর্মই উপাসনার মধ্যে অন্তর্ভুক্ত এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আত্মসমর্পণ কাকে বলে কেমন হতে পারে এই আত্মসমর্পণ আল্লাহ সুবাহর কাছে আত্মসমর্পণের একটি চমৎকার উদাহরণ হিসেবে নবী ইব্রাহিম আলাহ সাল্লামের জীবনীর কথা বিবেচনা করা যেতে পারে সুরা আল বাকারা আয়াত একশো একত্রিশে উল্লেখ করা হয়েছে যে তাকে যখনই কিছু আদেশ করা হতো সে তৎক্ষণাৎ তাতে অনুগত্য স্বীকার করত পরিণাম ইব্রাহিম সাল্লাম সর্বোচ্চ বেহেস্তে আল্লাহ সুবাহতাল্লার নিকটতম স্থান লাভ করেছে দীর্ঘ সময়ের অপেক্ষার পর আল্লাহ সুবাহতাল্লাহ ইব্রাহিম আলাইসাল্লামকে একটি সন্তান দিয়েছিল তারপর আল্লাহ সুবাহতাল্লাহ তাকে একটি মরুভূমির মাঝখানে তার স্ত্রী ও সেই সন্তানটিকে ছেড়ে আসার আদেশ দিলেন সেই সন্তানটি ছিল ইসমাইল আলাহি আসাল্লাম যদিও তিনি ইসমাইল আলাহিসাল্লামকে অত্যন্ত ভালোবাসতেন তবুও কোনো রকম যুক্তিতর্ক ছাড়াই তিনি আল্লাহের সেই আদেশটি পালন করে তাদেরকে মরুভূমির মাঝখানে ছেড়ে এসেছিলেন পরিণাম আল্লাহ সুবাহতালা তার পরিবারের তত্ত্বাবধায়ন করে ও যত্ন নেয় পরবর্তীকালে যখন ইসমাইল আলাহাল্লাম বাবার সাথে চলাফেরার বয়সে পৌঁছায় তখন আবার ইব্রাহিম আলাহাল্লামকে স্বপ্নের মাধ্যমে হুকুম দেওয়া হয় যেন সে তার সেই প্রিয় পুত্রকে কুরবানি করে তিনি এই বিষয়ে ইসমাইল আলাহাল্লামের সাথে পরামর্শ করে ইসমাইল আলাহাল্লাম সেই কিশোর বয়সেই তার বাবাকে বলেছিল আপনাকে যাই আদেশ করা হয়েছে তাই করে ফেলুন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন তিনি সন্তানের গলায় ছুরি বসিয়ে আবার আত্মসমর্পণ করেছিলেন সুভান আল্লাহ পরিণাম আল্লাহ সুবাহতালা ইসমাইল আলাহি আসাল্লামকে বাঁচিয়ে তার পরিবর্তে বেহেস্ত থেকে একটি মেষ কুরবানি করে দেন সুতরাং একজন মুসলিম সেই ব্যক্তি যে আল্লাহ সুবাহতালার নির্ধারিত নিয়ম নীতির উপর আত্মসমর্পণ করে এবং বাছাই করে বেড়ায় না যে কোন নিয়মকানুনগুলো অনুসরণ করা যায় আর কোনগুলো না করলেও হয় প্রকৃতপক্ষে এসব বিধিনিষেধ আমাদের উপকারের জন্যই নির্ধারিত হয়েছে সেগুলো আমরা বুঝি আর না বুঝি আর এই ধারণাটি সম্পূর্ণ ভুল যে এগুলো মেনে চলা আমাদের জন্য অসম্ভব কারণ আল্লাহ সুবাহ সুরা আল বাকারা আয়াত দুইশো ছিয়াশিতে নিজেই বলেছেন যে আমাদের সাধ্যের বাইরে কোনো কাজের ভার তিনি আমাদেরকে দেন না আশা করি ভিডিওটি পছন্দ হয়েছে পছন্দ হলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ